হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelance Limon once again আজকে আমাদের টিউটোরিয়ালের টপিক হচ্ছে একটি মাইক্রোজব সাইট আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সাইটটি থেকে আমরা ইনকাম করতে পারি এবং ইনকামকৃত অর্থ আমাদের বিকাশ নগদ রকেট বা ডাচ বাংলা ব্যাংকে নিয়ে আসতে পারি তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটিতে প্রবেশ করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে আর আজকের সাইটটির নাম হচ্ছে জব বয় ডট কম তো এই সাইটে আমরা ছোট ছোট কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবো সর্বপ্রথমে আপনাকে এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য এখানে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য এইখানে আপনার full name date of birth একটি মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দেন জেন্ডার আপনি মেল হলে মেল সিলেক্ট করবেন ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন তারপরে আসা হচ্ছে কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন দেন এখান থেকে এস্টেট আপনি এখানে আপনার এস্টেট সিলেক্ট করবেন তারপরে হচ্ছে সিটি এখান থেকে আপনি আপনার নিজ যে সিটি থেকে আপনারা অবস্থান করছেন সেই সিটিটি এখানে দিয়ে দেবেন তারপরে I agree with the terms of condition এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন তারপরে নিচেরটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন তারপরে আই এম নট এ রোবটে ক্লিক করবেন দেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনারা এইখানে যে মেল অ্যাড্রেসটি ব্যবহার করেছিলেন সেই মেল অ্যাড্রেসে একটি মেল যাবে কনফার্মেশন কনফার্মেশন মেলটিতে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি আশা করি যারা মাইক্রোজব সাইটে কাজ করতে আসছেন তারা অবশ্যই সাইন আপের প্রসেসটি সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন তো আমি আর রেজিস্টার করার নিয়মটি দেখিয়ে দিচ্ছি না আমি সরাসরি সাইন ইন করতেছি তো আমি সাইন ইনে ক্লিক করব দেন এখান থেকে আপনি আপনার মেইল অ্যাড্রেসটি দিবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আই অ্যাম নটের ওপরটি ক্লিক করবেন তারপরে এখানে একটি ক্যাপচার আসবে এখানে ক্যাপচারটি ফিল আপ করে দেবেন তারপরে ভেরিফাই ক্লিক করবেন দেন লগ ইনে ক্লিক করবেন তো দেখেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে আই এম এন এমপ্লয়ি আমরা যেহেতু এখান থেকে কাজ করে ইনকাম করার জন্য এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাই এখানে আপনি I am a employee select করবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জব নেম মানে এখানে কাজগুলো ডিটেলস লিস্ট আপ করা রয়েছে এবং কোন কাজটি করলে কত পরিমাণের অ্যামাউন্ট আপনি পাবেন সেটা এখানে দেওয়া আছে এই কাজটি করলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে zero point two five cent মানে প্রায় পঁচিশ টাকার সমপরিমাণ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই কাজটি করলে দেন এখানে আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপরে এখানে রয়েছে subscribe YouTube channel YouTube channel subscribe করলে এখানে zero point zero three cent তারপর রয়েছে টেলিগ্রাম মেম্বার অ্যাড করার অপশন এখানে টেলিগ্রাম মেম্বার অ্যাড করিয়ে আপনি এখান থেকে zero point zero three cent income করতে পারবেন তারপরে এখানে রয়েছে অনেক সাইন আপের কাজ যেগুলো করে আপনারা টেন সেন্ট ওয়ান ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেকগুলো কাজ রয়েছে আপনারা চাইলে কাজগুলো করে এই অ্যামাউন্টটি ইনকাম করতে পারেন দেখেন এখানে রয়েছে একটি কাজ add as a friend create account KYC verification screenshot তো এই কাজটি করলে আপনি তিন ডলার আর্ন করতে পারবেন তো আমরা দেখতে পাচ্তেছি যে এখানে মোটামুটি ভালো ডিমান্ডেবল কাজ রয়েছে যেগুলো করলে আমরা খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারবো আচ্ছা আমরা কিভাবে একটি কাজ সাবমিট করবেন বা সম্পূর্ণ করবেন সেই নিয়মটি দেখব তার আগে আমরা এই ওয়েবসাইটের কিছু অপশন সম্পর্কে জেনে আসি তো আমরা সরাসরি উপরে চলে যাচ্ছি উপরের ডান দিকের কর্নারে এইখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই ক্যাম্পেন এটা আপনাদের জন্য নয় তারপর ডিপোজিট মানি এই দুইটা অপশন হচ্ছে যারা এখানে কাজ প্রদান করেন বা বায়ার হিসেবে এখানে কাজ করিয়ে থাকেন তাদের জন্য ফাইন্ড জব এটি আমাদের জন্য জব আই কমপ্লিটেড এখানে আপনি যে কাজগুলো সম্পন্ন করেছেন সেগুলোর লিস্ট থাকবে তারপর হচ্ছে উইথড্র মানি এই উইথড্র মানি অপশন থেকে আপনারা আপনাদের ইনকামকৃত অর্থটি আপনাদের মোবাইল ব্যাংকিংয়ে নিয়ে আসতে পারবেন তারপরে রয়েছে account setting support affiliate log out তো অ্যাকাউন্ট সেটিংয়ে আমরা ঢুকলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফুল নেম আমাদের অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছি আমরা তো তারপরে আমরা যাব হচ্ছে অ্যাফিলিয়েটে অ্যাফিলিয়েটে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে এই যে এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক তো এই অ্যাফিলিয়েট লিঙ্কটি আপনি যদি শেয়ার করেন বা এই অ্যাকাউন্ট এই লিঙ্ক থেকে এখানে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে তাহলে আপনি তার ইনকামের পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন ঠিক আছে আপনারা এই লিঙ্কটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তাহলে আপনাদের ইনকামটা একটু বেশি হবে ঠিক আছে তো অবশ্যই আপনার ফ্রেন্ডকে এই সাইডে এই লিঙ্কটি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তাকে কাজ করতে হবে সে যদি শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করলে আপনি এখান থেকে কোনো ইনকাম পাবেন না সে যদি এখানে কাজ করে তাহলে প্রতিটি কাজের পাঁচ পার্সেন্ট করে আপনি এখান থেকে কমিশন পাবেন ঠিক আছে এটা হচ্ছে অ্যাফলেট অপশন তারপরে রয়েছে ফাইন জব এই ফাইন জবে আসলে আমরা এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে এখান থেকে কাজগুলো খুঁজে বের করতে পারবো যেমন সাইন আপে ক্লিক করলে শুধুমাত্র আমাদের সামনে সাইন আপের কাজগুলি চলে আসবে দেন এইখানে আরও অপশন রয়েছে জবসে ক্লিক করি এখানে দেখেন আর অনেক ক্যাটাগরি রয়েছে forum writing article blog website ওয়াইনর তারপর রয়েছে mobile application download survey offer SEO task social media task Telegram Discord SEO task অনেক ক্যাটাগরি কাজগুলো রয়েছে আপনারা ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে এখান থেকে কাজগুলো সহজেই খুঁজে বের করতে পারবেন আচ্ছা তারপরে আসতেছে হচ্ছে উইথড্র মানি আমরা উইথড্র মানিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে যে total earning zero point zero six এই অ্যাকাউন্টে আমার ইনকাম রয়েছে zero point zero six withdrawable money হচ্ছে zero point two six okay payment gateway এখানে আমরা পেমেন্ট গেটওয়েতে দেখতে পাচ্ছি লাইট কয়েন আচ্ছা এখানে পেমেন্ট গেটওয়ে হিসেবে লাইট কয়েন সিলেক্ট রয়েছে আপনারা আচ্ছা আমরা যদি এখান থেকে F A Q frequently ask কোশ্চেনে চলে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে get paid with Litecoin on job boy dot com তাহলে আমাদের এই সাইটটিতে শুধুমাত্র লাইট কয়েন দিয়ে পেমেন্ট করা হয় ঠিক আছে আপনাদের যদি কারো কয়েন বেস বা বাইন্যান্স হ্যাঁ বা কিপ্টো ডট কমে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কিভাবে বেস অ্যাকাউন্ট সহজেই ক্রিয়েট করবেন সে ভিডিওটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আপনাদের ওয়ালেট অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন তাহলে আপনারা এখান থেকে সরাসরি ইনকামকৃত লাইট কয়েনটি আপনাদের ওয়ালেটে নিতে পারবেন দেন সেখান থেকে আপনারা সরাসরি আপনার বিকাশ নগদ বা রকেটে বা রাজবাংলা ব্যাংকে পেমেন্টটি নিতে পারবেন ঠিক আছে কিভাবে আপনারা ওয়ালেট থেকে এক্সচেঞ্জ করবেন সেই ভিডিওটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন তো এই হচ্ছে আজকে আমাদের মাইক্রোজব সাইট এই সাইটটিতে দেখানোর মতন আর তেমন কোনো কিছু নেই নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এখানে একটি টাস্ক সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন বা কাজগুলো সঠিকভাবে করে কিভাবে সাবমিট করবেন সেই নিয়মগুলি দেখাই দিব তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তাহলে নেক্সট যখন আমি এই সাইটটির কোনো টিউটোরিয়াল পাবলিশ করব তাহলে সেটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ